الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا المسجد الأقصى سيدنا جميع خصاله صلوا মা খোদায়ে পাকেরা पश्यकार शेके फयाते साखता ला इलाह इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله آكے یاد آراب در یاد در کشید آکے یاد সুস্থ শরীরে রেখে আল্লাহ তালার বন্দেগি করার তৌফিক আতা করেছেন এই জন্য দিন থেকে শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বড় মেহরবান বড় দয়ালু বড় করুণাময় আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রাহিম আল্লাহ তালা বক্কার আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে বড় পছন্দ করে এজন্য আমরা যখনই আমাদের দ্বারা আল্লাহ তালার কোনো নাফরমানি হয়ে যায় কোনো গুণা হয়ে যায় সাথে সাথে আল্লাহ তালার কাছে তৌবা করে নেওয়া শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি আপনার সমস্ত বান্দাকে জাহান নামে বানাবো জাহান নামে নিয়ে যাবো আমি আপনার বান্দাকে গুনাহ করাতে থাকব গুনাহ করতে করতে বান্দা যাতে জান্নাতে না যাইতে পারে আমি এই চেষ্টা করব। আমি আপনার বান্দাকে জান্নাতে যেতে দেব না আমি আপনার বান্দাকে জাহান নামে নিয়ে যাব আল্লাহ তালা বলবেন আমিও আমার বান্দা যতবার গুণা করবে গুণা করার পরে আমার আমার কাছে যতবার তবা করবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে মাফ করতে থাকবো একবার গুণা করবে একবার তবা করবে একবার মাফ করবে আবার গুণা করবে আবার তবা করবে আবার মাফ করবে আবার গুণা করবে আবার তবা করবে আবার মাফ করবো যতবার তবা করবে আমি আল্লাহ তালার ততবার আমার বান্দাকে মাফ করতে থাকবো আল্লাহ পাকুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা চান যে মানুষ জান্নাতি যেন হইতে পারে এজন্যই আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন হজরত আজম আলাই সালাম থেকে নিয়ে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত আল্লাহ তালা অনেক নবী রাসুল পাঠিয়েছে উদ্দেশ্য একটাই যে কিভাবে সমস্ত মানুষকে জান্নাতি করা যায় মানুষ যাতে জান্নাতের রাস্তা পাইতে পারে যে পথে চললে জান্নাতি হওয়া যায় ওই পথে যেন চলতে পারে এজন্যই আল্লাহ পাক রাব্বুল আলমীর যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের ইমাম সমস্ত ফেরেস্তাদের ইমাম সমস্ত মাহলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহলুক হলেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে একবার বিশেষ দাওয়াত দিয়ে বিশেষভাবে দাওয়াত দিয়ে আল্লাহ পাক রাব্দুল আলমিন আমাদের নবীকে আরও সে নিয়ে গেছেন যেটাকে আমরা মেয়ারাজ বলে থাকি মেয়ারাজ মানে হল উপরে উঠা বা সিঁড়ি সিঁড়িকেও মেয়ারাজ বলে বা উপরে উঠাকে যেহেতু সিঁড়ি দ্বারা মানুষ উপরে উঠে এই জন্যই এই যেহেতু রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উপরে উঠেছেন সাত আসমান পার হয়ে কুরসি আদর্শে চলে গেছে আল্লাহ পাক রাব্দুল আলমিনের সাথে সাক্ষাৎ হইল জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের নিয়ামতগুলো দেখলেন জাহান্নামের জাহান্নামীদের বিভিন্ন অবস্থা দেখলেন এই সমস্ত কিছু দেখে হজরত রসুল করিম সাল্লাম রাত্রের কিছু অংশের ভিতর পুরা রাত নয় রাত্রের কিছু অংশের ভিতরে সব কিছু দেখে আবার ফিরে আসলেন যেহেতু আরবি মাস শুরু হয়েছে রজন মাস আজকে রজব মাসে ছয় তারিখ আর প্রসিদ্ধ মত হল যে রজব মাসের সাতাশ তারিখে হজুর সাল্লু আলাইসাল্লাম সাতাশে রাত্রে রজব মাসের সাতাশ তারিখে রাত্রে হজুর সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে গমন করেছেন প্রসিদ্ধ মত অন্যান্য আরও অনেক মত আছে কোনো কোনো বর্ণনা মতে রবিউ সানি মাসের সাতাশ তারিখের রাত অনেক কোন মাস কোন তারিখ এটা নিয়ে অনেক মতভেদ আছে এজন্য নির্দিষ্ট করে বলা যাবে না যে এই রাত্রেই তবে যেহেতু সকলের মাঝে প্রসিদ্ধ হল রজন মাসের সাতাশ তারিখ আর যেহেতু রজন মাস শুরু হয়েছে রজন মাসের পরে হলো শাহবান মাস আর এরপরে হলো রমজান মাস রজব মাস শুরু হওয়ার সাথে সাথে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লাম দোয়া পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজব শাবান রমাদান এই দোয়ার আমল করা চাই হুজুর সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন রজব মাস শুরু হওয়ার সাথে সাথে যেন আমরা এই দোয়া করি যদি আরবি না পারি বাংলা পড়ে নেব বাংলাতে দুয়ার অর্থটা পড়ে নেব আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন ওবাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দিন যাতে আমরা রমজান পেয়ে যাই যদি আরবি শিখতে পারি ভালো আলহামদুলিল্লাহ যদি না পারি বাংলাতে এটা বলে নেব হে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দিন বাংলাতে আমরা আশা করা যে সবাই বলতে পারবো এই দোয়া করতে পারবো আল্লাহ তালার কাছে হজরত রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম সমস্ত নবীগণের ইমাম ছিলেন এই মেয়েরাজের সময় হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন মেইন মেয়েরাজ আসল যে মেয়েরাজ ওইটা হজরত সাল্লাহ সাল্লাম সশরীরে পুরা শরীর নিয়ে তিনি চলে গেছেন ওইখানে এরকম না যে এখানে শরীর ছিল দুনিয়াতে আর ওনার রুহ চলে গেছে আরো সে এরকম না এরকম তো শরীর যদি আমার দুনিয়াতে থাকে আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তো অনেক জায়গায় যেতে পারি শরীর থাকবে বাংলাদেশে আর আমার স্বপ্ন চলে যেতে পারে আমেরিকায় এটা অসম্ভব না আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে পনেরো নম্বর পাড়ার শুরুই হয়েছে সুরাবনি ইসরায়েল দিয়ে প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মহা পবিত্র ওই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন উনার বান্দাকে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى মহাপবিত্র ওই সত্তা সুবাহান মানে আল্লাহ তালার আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হচ্ছে মেরাজ কার হয়েছে মেরাজ কার হয়েছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কিন্তু শুরুতে আল্লাহ পাক রাব্বুল আলমীর এই মেয়েরাজের ঘটনা বলার শুরুতে সুবাহান বলতেছে কেন মুফাস্তির নেকেরাম বলেন যে যখন কোনো আশ্চর্যের বিষয় মানুষের সামনে এসে পড়ে তখন অবাক হয়ে তার মুখ থেকে কোথা বের হয়ে যায় সুবাহান আল্লাহ আশ্চর্যের কোনো বিষয় যদি কেউ দেখতে পায় বা কেউ শুনতে পায় তাহলে তার মুখ থেকে অটোমেটিকলি একথা বের হয়ে পড়ে সুভান আল্লাহ অর্থাৎ সমস্ত অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল সমস্ত অক্ষমতা থেকে পবিত্র সমস্ত অসম্ভব থেকে আল্লাহ তালা পবিত্র বান্দার কাছে বান্দা যা করতে অক্ষম আল্লাহ তালা তা করতে সক্ষম বান্দার কাছে যা অসম্ভব আল্লাহ তালার কাছে তা সম্ভব হজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উম্মে হামির আদি আল্লাহ তালাহার ঘরে শুয়া ছিলেন রাত্রে এসার পরে দরজা বন্ধ ছিল বন্ধ দরজা বন্ধই রইল সাদে ফাটল সৃষ্টি হয়ে গেল ওই ফাটল দিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নেমে আসলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ওই শোয়া থেকে উঠিয়ে সাদে দিয়ে নিয়ে গেলেন বাহিরে সাদ আবার যেরকম ছিল ওই রকম হয়ে গেল সুবাহান এটা মানুষের জন্য সম্ভব অসম্ভব এই জন্য প্রথমেই আল্লাহ পাক রাব্বুল আলমী এমন একটি কাজ দেখিয়ে দিলেন যে দেখো এগুলো তোমাদের জন্য তোমরা এই কাজ করতে অক্ষম আমি আল্লাহ তালা সক্ষম তোমাদের জন্য এটা অসম্ভব আমি আল্লাহ তালার জন্য সম্ভব এজন্য ইসুবাহান যে মহা পবিত্র ওই সত্তা আল্লাহ তালার জন্য সব কিছু সম্ভব নিয়ে গেলেন হাতিমে হাতিমে কাবা বলা হয় আমরা যারা কাবা শরীফে গেছি অথবা যারা কাবা শরীফের ছবি দেখেছি কাবা ঘরের পাশে দেখবেন গোলাকারভাবে আরেকটি দেওয়াল দেওয়া ওয়াল দেওয়া পাশে কাবা শরীফের পাশে ওই যে দেয়াল বা ওয়ালের ভেতরের অংশকে বলা হয় হাতিমে কাবা মানে এটাও কাবার অংশ এই পুরাটা মিলে মূলত কাবা গড় ছিল এই হাতিম সহ পুরা অংশটা ছিল কাবাগ যখন মক্কার কুরাইশরা কাবাগর নির্মাণ করতে চাইল তখন তারা একত্রিত হয়ে এই পরামর্শ করল যে আমাদের তো লেনদেন আয় কারবার রোজগার সব হালাল না হালাল হারাম মিশ্রিত যেহেতু আল্লাহর পর আমরা নির্মাণ করব পুনরায় নির্মাণ করব সেহেতু আমরা প্রত্যেকেই আমাদের কাছে যে হালাল পবিত্র মাল আছে পবিত্র অর্থ আছে ওই পবিত্র অর্থ আমরা আল্লাহর ঘরে লাগাবো অন্য কোনো অর্থ অন্য কোনো সম্পদ আমরা আল্লাহর ঘরে লাগাবো না এই পরামর্শ করার পরে এক পর্যায়ে টাকা পয়সা জমা হলো গড় পুনরায় নির্মাণ শুরু হলো দেখা যায় যে পরিমাণ এরিয়া নিয়ে যে পরিমাণ সীমানা নিয়ে কাবা কাবাগর ছিল এই অর্থ দিয়ে এই টাকা পয়সা দিয়ে এই সম্পদ দিয়ে ওই পরিমাণ হয় না কি করা যাবে যে পরিমাণ হবে ওই পরিমাণ করে ফেলে পরেরটা পরে দেখা যাবে এই সিদ্ধান্ত নিয়ে মনে করুন এই যে মসজিদ মসজিদের এই পুরো একটা সীমানা মনে করুন এই সীমানা এরকম ছিল কাবাগড়ের সীমানা কিন্তু যখন এই কাবাগড় পুনরায় আবার নির্মাণ করা শুরু হলো এখন দেখা যায় যে পিলার এই পিলার পর্যন্ত দেওয়াল দিলে এই পরিমাণ হয় আর এই বাহিরের এই অংশ হয় না এই টাকা দিয়ে তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল ঠিক আছে এই পরিমাণ আমরা করে ফেলি কাবাগড় আর বাহিরে তার একটা দেয়াল দিয়ে সীমানা দিয়ে দিয়ে দিল যে এইটাও কাবার অংশ এই যে বাহিরে রয়ে গেল যে অংশ এটাকে বলা হয় হাকিমে কাবা তাহলে যে অংশ বাহিরে রয়ে গেল ওই অংশ কি মসজিদের অংশ কাবাগরের অংশ এই হাকিমের ভেতরে হজরত রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লামকে এনে রাখা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এনে রাখলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের এখনো ঘুম ঘুম বাদ রয়েছে পুরাপুরি সজাগো না পুরাপুরি ঘুমও না ঘুম ঘুম বাপ এই অবস্থায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং সাথে ছিলেন হজরত মিকাইল আলাইসাল্লাম এবং আরো অন্যান্য ফেরেস্তারা ছিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনজন ফেরেস্তা ছিলেন যাই হোক হুজুর সাল্লাহ আলাইসাল্লামের বুকের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরা অংশ কেটে ফেলা হলো তারপর ভেতর থেকে হাট কলবকে বের করা হলো সোনার পাত্রের মধ্যে ইমান এবং এলিম ভর্তি সোনার পাত্র ওই পেয়ালার মধ্যে কলমকে রাখা হলো জমজমের পানি দিয়ে দৌত করা হলো তারপর আবার হুজুর সাল্লাহ আলি সাল্লামের কলমকে আবার যথাস্থানে রেখে দিলেন আবার বুকের কাটা সাথে সাথে জুড়া লেগে গেল এক ফুটা রক্ত বের হলো না হুজুর সাল্লাহ আলাইসলামের বিন্দু পরিমাণ কষ্ট হলো না ওপেন হার্ট সার্জারি হয়ে গেল যেটাকে আরবিতে বলা হয় সাক্ষুস সদন ফার্সিতে বলা হয় সিনা চাপ বাংলাতে বলা হয় বক্ষ বিদারণ আরবি যেরকম ভাবে বোঝা আমাদের জন্য কঠিন সাক্ষুস সদর পার্সি শব্দ সিনাচাক বোঝা আরো কঠিন বাংলাতে পক্ষ বিদারণ আরো কঠিন এজন্য সহজভাবে এটাকে বলা যেতে পারে কুদরতি অপারেশন আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে হজুর সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের হার্টের কলবের অপারেশন হলো এটা কি কি ধরনের অপারেশন সাধারণ হাসপাতাল মেডিকেল ক্লিনিকের অপারেশন না কুদরতি অপারেশন কুদরতি অপারেশন রক্ত বের হলো না কাটতে কাটতে কোনো ব্যথাও লাগলো না হাটকে নিয়ে কলমকে নিয়ে আবার এইরকমভাবে সোনার পাত্রের মধ্যে দৌত করা হলো দমদমের পানি দিয়ে আবার ভেতরে রাখা হলো আবার জোড়া লেগে গেল সাথে সাথে হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন আমি হজুর সাল্লাহ ইসলামের এই যে বুকের মধ্যখানে যে কাটা দাগ ছিল এখানে যে সিলাইয়ের দাগ আছে আমি এই দাগ পর্যন্ত দেখছি অটোমেটিকলি এই যে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটলো অটোমেটিকলি মানুষের মুখ থেকে বের হয়ে যায় এটা মানুষের জন্য সম্ভব না এটা আল্লাহ তালার জন্য সম্ভব মানুষ এই ধরনের কাজ করতে অক্ষম আল্লাহ পাক রাব্বুল আলমিন এই এই ধরনের কাজ করতে সক্ষম মানুষের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করার শুরুতেই বলে দিচ্ছেন সুবাহান আল্লাহ প্রথমে এই সুবাহান শব্দ দিয়ে এই ঘটনা শুরু করবে যে এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় আশ্চর্যজনক বিষয় এবং এই মেয়েরাজের ঘটনা এটা ইমানের একটা অংশ ইমানের একটা অংশ বলতে আমাদের এটা বিশ্বাস রাখতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে হজুর সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে গেছেন স্বশরীরে নিজের শরীরে নিয়ে তিনি গেছেন এরকম না যে স্বপ্নের স্বপ্নে গেছেন স্বপ্নে যাওয়া তো এটা যে কোনো মানুষের জন্য সম্ভব তাহলে হজুর সাল্লাহ আলাইসাল্লামের জন্য আলাদা কোনো মর্যাদা হইল যদি আমরা মনে করি যে এটা স্বপ্নের মাধ্যমে হইছে হ্যাঁ আগে পরে স্বপ্নের মাধ্যমে আরো মেয়েরাজ হয়েছে ঠিক আছে কিন্তু এই যে মূল যে মেয়েরাজ যখন আসল যে মেয়েরাজ ঘটনা ঘটে মেয়েরাজের ঘটনা ঘটে ওই সময় উজুর সাল্লাহ আলাইসাল্লামের সাথে স্বপ্নের মধ্যে মেয়েরাজ হয় নাই বরং উজুর সাল্লাহ আলাইসাল্লাম সশরীরে গেছেন মেয়েরাজের মধ্যে এই বিশ্বাস আমাদের রাখতে হবে যদি কেউ এই বিশ্বাস না রাখে যদি কেউ এটা বিশ্বাস করে না আর এটা তো অসম্ভব এটা তো কল যুক্তিতে ধরে না কেমনে যাওয়া যায় প্রথম আসমানে যাওয়াই তো সম্ভব না দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শত বৎসরের রাস্তা দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বৎসরের রাস্তা তাহলে প্রথম আসমানে যেতে লাগবে কয় বছর পাঁচশো বছর বৈজ্ঞানিকরা অনেক গ্রহ নক্ষত্র এগুলো আবিষ্কার করেছেন একটা সবচেয়ে দূরে যে নক্ষত্র আছে ওইটার নাম কুয়াশার বৈজ্ঞানিকরা বলতেছে যে এই নক্ষত্রের দূরত্ব দুনিয়া থেকে এক হাজার কোটি আলোক বর্ষ এক হাজার কোটি আলোক বর্ষ আলোক বর্ষ মানে আলোর গতি বৈজ্ঞানিকরা বলেন যে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো কত দূর যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় কতক্ষণ লাগে যেতে এক সেকেন্ড তাহলে এই আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে তাহলে ষাট সেকেন্ডে কত দূর যাবে ষাট মিনিটে কত দূর যাবে চব্বিশ ঘন্টায় কত দূর যাবে চব্বিশ ঘন্টায় একদিন হলো তাহলে এক মাসে কত দূর যাবে বারো মাসে কত দূর যাবে এক বছর বারো মাস বারো মাসে কত দূর এক বছর হলো তারপরে একশো বৎসর ধরেন তারপর পাঁচশো বৎসর তারপর এক হাজার দশ হাজার বৎসর দশ হাজার বছর তারপরে একশো হাজার এরকম করতে করতে করতে করতে এক কোটি তারপর দশ কোটি তারপর পঞ্চাশ তারপর পাঁচশো কোটি তারপর এক হাজার কোটি আলোর গতিতে যদি কেউ ওই নক্ষত্রে যেতে চায় বৈজ্ঞানিকদের ভাষ্য যে নক্ষত্রের নাম হলো কোয়াসার ওই নক্ষত্রের মধ্যে যদি যেতে চায় আলোর গতিতে আলোর গতি এক সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতিতে যদি কেউ কোনো একটা বাহনে উঠে যে বাহন আলোর গতিতে চলে তাহলে ওই নক্ষত্রে যেতে কতদিন লাগবে এক হাজার কোটি বৎসর কতদিন লাগবে এক হাজার কোটি আলোক বর্ষ এক হাজার কোটি আলোক বর্ষ এখন এই সমস্ত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আমরা দেখি আসমানের নিচে এইসব কিছু কিন্তু প্রথম আসমানের নিচে এইসব কিছু কি প্রথম আসমানের নিচে তাহলে একটা নক্ষত্রে যেতে লাগে এক হাজার কোটি আলোক বর্ষ তারপরে প্রথম আসমানে যাওয়ার কারো পক্ষে সম্ভব প্রথম আসমানে যাওয়া কারো পক্ষে সম্ভব এই নক্ষত্রেই তো যেতে পারবে না কারণ আলোর গতিতে গেলে ওই নক্ষত্রে যেতে লাগবে এক হাজার কোটি এক হাজার কোটি বৎসর না এক হাজার কোটি আলোক বর্ষ আলোর গতিতে যেতে হবে তাহলে যে কাজ মানুষের জন্য সম্ভব নয় সেই কাজ করানো আল্লাহ পাক রাব্বুল আলমীদের জন্য সম্ভব আল্লাহ হলেন সুবহান সুবহান আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশত বৎসরের রাস্তা প্রথম আসমান প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের আবার পুরত্ব আছে মোটাই আছে মোটা প্রথম আসমান মোটা আরো পাঁচশত বৎসরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো পাঁচশত বৎসরের রাস্তা দ্বিতীয় আসমানের পুরত্ব বা মোটাই আরো পাঁচশত বৎসরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশত বৎসরের রাস্তা তৃতীয় আসমানের মোটাই আরো পাঁচশত বৎসরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পাঁচশত বৎসরের রাস্তা চতুর্থ আসমানের মোটাই আরো পাঁচশত বৎসরের রাস্তা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান প্রত্যেকটি আসমানের দূরত্ব একটা থেকে আরো আরেকটার পাঁচশত বছরের রাস্তা আর প্রতিটি আসমানের মোটাই মোটা পাঁচ পাঁচশত বছরের রাস্তা সাত আসমানের উপর তারপর আল্লাহ পাক রাব্বুল আলমিনের কুরসি ওসিয়া কুরসি ইহুসামা ওয়াতি সমস্ত আসমান জমিনকে আল্লাহ পাক রাব্বুল আলমিনের কুরসি বেষ্টন করে আছে এই কুরসির উপর আড়স আল্লাহ তালার আড়স এজন্যই আমরা সাধারণত নয় সাতটি আসমান বলে থাকি সাত আসমান অনেকে কুরসিকে আরেক আসমান ধরেছেন আর আড়সকে আরেকটা আসমান ধরে নয়টি আসমান ধরেছেন যাই হোক আবার আরো বোঝার সুবিধার্থে হাদিস শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম উদাহরণ দিয়েছেন এরকম যে বিশাল এক মরুভূমি বিশাল মরুভূমির মধ্যখানে যদি একটি ছোট্ট আংটি রাখা হয় তাহলে মরুভূমির কাছে এই আংটি যত বড় প্রথম আসমানের কাছে আমাদের এই দুনিয়া তত বড় বোঝা গেছে মরুভূমি বিশাল মরুভূমির মধ্যখানে যদি একটা ছোট্ট আংটি রাখা হয় তাহলে আংটির তুলনায় মরুভূমি যত বড় বলে আমাদের দুনিয়ার তুলনায় প্রথম আসমানে এরকম বড় আংটির তুলনায় মরুভূমি যেরকম বিশাল প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমান ওই রকম বিশাল আংটির কাছে বিশাল মরুভূমি যেরকম অনেক বড় দ্বিতীয় আসমানের কাছে তৃতীয় আসমান ওই রকম বিশাল বড় তৃতীয় আসমানের কাছে চতুর্থ আসমান ওই রকম বিশাল বড় চতুর্থ আসমানের কাছে পঞ্চম আসমান ওই রকম বিশাল বড় পঞ্চম আসমানের কাছে ষষ্ঠ আসমান ওই রকম বিশাল বড় ষষ্ঠ আসমানের কাছে সপ্তম আসমান ওই রকম বিশাল বড় সপ্তম আসমানে সপ্তম আসমানের কাছে আল্লাহ তালার কুরসি এরকম বিশাল বড় আর কুরসির কাছে আল্লাহ তালার আরো সেরকম বিশাল বড় সুবাহান আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে এক রাত্রের কিছু অংশের ভেতরে এই সব কিছু সফর করিয়ে নিয়েছে সাত আসমান যদি পাঁচশত বছর করে ধরি তাহলে প্রতি এক আসমানে যেতে লাগে পাঁচশো বছর আসমানের মোটাই আরো পাঁচশত বছর তাহলে এক আসমান পার হতে এক হাজার দুই আসমান পার হতে দুই হাজার তিন তিন আসমান তিন হাজার সাত আসমান সাত হাজার সাত হাজার বছর লাগে আল্লাহ পাক আলম অল্প কয়েক অল্প সময়ের ভিতরে রাত্রের কিছু অংশের ভেতরেই আল্লাহ পাক রাব্বুল আলমী হজুর সাল্লাহ আলাইসাল্লামকে করিয়ে নিয়েছেন যেটাকে আমরা মেয়ারাজ বলে থাকি ইনশাল্লাহ মেয়ারাজে আরো অনেক আলোচনা অনেক লম্বা আলোচনা আল্লাহ পাক রাব্বুল আলম তৌফিক দিলে সামনের জুমাগুলোতে মেয়েরাজের আরো বাকি আলোচনা চলবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিকতা প্রমাণ আমিন ওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন